পূজা প্রশ্ন করছে এটা সবাই জানে বেশিরা একশোটা প্রশ্ন করছে সেইটার নামই হল শেখোয়া এবং একটাই একটু অপরাধ মনে করছে তখন দেওবন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন হুসায়ন আহমদ মাদানী বহু আগের কথা উনি কাকের ফতুয়া দিয়েছেন ইকবাল তার ফুল চন্দন হয়ে গেল আবার হাই উঠিয়ে নিচ্ছে যখন নাকি জুয়া বেছে কুয়া আল্লাহ প্রশ্ন করছে আবার উত্তরও হাই দিছে তা আরেক মৌলবিগুলো যে সে কুয়াতে কাপে পটুয়া দিলেন জবাব এসে কয় উঠে হলে আল্লাহ কি জবাব দিচ্ছে না ইকবাল জবাব দিচ্ছে ইকবালই প্রশ্ন করছে ইকবালই জবাব দিচ্ছে তো এইটা কেবল ফতুয়া হইল আল্লাহ যে লাইন কটার জন্য কাফের ফুটবল দিয়েছিল সেটা আমার ইয়ে মুস্তাক আহমদ সাহেব একটা বই লিখছে তা আমি আনায়া হয়েছি যে আমাকে ডিএন পাঁচটা কপি যে আমার কোনো খুব বিশেষ ভক্ত থাকে তো তারা লইব দেখো আছে কিনা the questions of quiz and detail towards the Lord. ধাঁধা দিয়ে দেব স্যালারে সাফায় দাহার সে বাতিল কো को मिटाया অন্ধকার অন্ধকারচ্ছন্ন জগতে কুসংস্কারের অন্ধকারকে আমরাই মুসলমানেরাই দূর করেছি সাফায় দাহার সে বাতিল কো মিটায়া হামলে আমরা মুসলমানরাই এই অন্ধ এই যে একটা আছে শেষ তো আমরাই সেটা মিটাইছি নবে ইনসান কো মুসলমান বানায়া হামলে আমরা অনেক মানুষকে মুসলমান বানিয়েছি আমরা মুসলমানরাই নতুন মুসলমান বানাইছি তেরে কাবে কো জমিনু সে বসায়া হামনে তর কাবা শরীফে আমরা মুসলমানরাই এই জগতে পরিচয় করিয়ে দিয়েছি নারী কেউ চিন্ত না তেলে কোরআন কো সিনে পে লাগায়া হামলে তর কোরআন শরীফে আমরাই মুসলমানরাই বুকে রয়েছি ফের বি কাহেতে হয় আমি অপদার নাহি এত কিছু করবার পরেও কর যে আমরা বিশ্বস্ত না अगर হামলক लोग অপাদার নাহি যদি আমরা বিশ্বস্ত না হই তো তুমি তো দিলদার নাহি তাই তুইও দয়ালু না বুঝিবে দাম ইকবাল আল্লাহ দয়ালু না করছে এটা কি করলো হ্যাঁ যদি এত কিছু করার পরেও যদি যে আমরা দিল অফাদার না তো তুইও দিলদার না এইটুক কথার লেগে ইকবাল নে কাফের ফতুয়া দিয়েছে এগুলি বিস্তারিত এটা দেখছে আমি বললাম যে আপনার আইনা দিয়ে আমি বেঁচে থাকি তা আমি ওই রকম ইকবালের মতো দুই তিনটা প্রশ্ন রাখবার চাই যদি আমার শরীরে বলবার মতো শক্তি থাকে শুনবা তোমরা আমার প্রশ্ন হয়তো একটু শক্তই মনে হবে তুমি জিজ্ঞেস করুন উত্তর দাও বোধহয় পারবা না A Como Pablo, Pablo, Pablo.